কক্সবাজারে গতকাল এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দেশি বিদেশি এনজিও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের নিয়ে এনজিও প্রতিনিধিরা তাদের স্ব সংস্থার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন